এভরিওয়ান ওয়েলকাম টু আমার চ্যানেল কেমন আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আমি তোমাদের জন্য ভিডিও বানাতে পারিনি দু সপ্তাহ ভিডিও যায়নি সো আই এম কারণের জন্য আমি ভিডিও বানাতে পারিনি সেই কারণটা আমি বলেও দিচ্ছি বিকজ আমি একটা ডান্স প্র্যাকটিসে ড্যান্স প্র্যাকটিসে এত এনকারেজ এত মানে এত সেন্সটা একদম নাচের উপরে পড়েছিল ভিডিও তো বানাতে পারিনি that's why I'm sorry but একটা ভিডিও বানিয়ে ফেললাম সো আজকের ভিডিওটা একটু মোবাইল টেকনিক নিয়ে করলাম কারণ অনেক দিন মোবাইল টেকনিকের ভিডিও আসেনি সো আজকে হচ্ছে কি করে তুমি স্ন্যাপচ্যাট খুলবে কজন আমাকে লিখেছে যে স্ন্যাপচ্যাটে তোমার আছে বাট আমি কি করে স্ন্যাপচ্যাট ওপেন করব সো স্ন্যাপচ্যাট আমার কটা বন্ধুও খুলতে পারেনি তার জন্য আমি ভিডিওটা বানিয়েছি সো দ্যাটস ওয়াই সো তোমরা দেখে এই এটা করো আর থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে স্ন্যাপচ্যাটে ফাইভ কে আমার আমার যে পার্সোনাল প্রোফাইলটা রয়েছে যেটাতে হ্যাপি উইথ রাশি অফিসিয়াল দেখো তোমাদেরকে দেখাবো একটু পরে সো ওইখানে তোমরা আমাকে ফাইভকে বানিয়ে thank you so much guys আমাকে এতটা সাপোর্ট করার জন্য স্ন্যাপচ্যাটে ফাইভ কে হয়ে গেছে ফাইনালি ওতে তোমরা সাবস্ক্রাইব করো না স্ন্যাপচ্যাটে সাবস্ক্রাইব করো ইউটিউবে সাবস্ক্রাইব করো সো দ্যাটস অল গাইস আমি তাহলে দেখাচ্ছি আমার আগের অ্যাকাউন্টটা আমি খুলে ফেলেছি এই অ্যাকাউন্টটা এমনি খুলছি তোমাদের দেখানোর জন্য সো দ্যাটস অল আর তোমাদের এইটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো যে তোমরা কী করে তোমাদের অ্যাকাউন্টটা কী করে বানাবে so I will tell you guys okay ভিডিওটা তোমরা দেখো প্লিজ দেখো আমি কনফিউজ হয়ে গেছিলাম যে প্রাচী লিখবো কি হ্যাপি উইথ প্রাচী লিখবো ফাইনালি uh, আমি হ্যাপি উইথ প্রাচীর একটা ছোটোখাটো একটা অ্যাকাউন্ট বানিয়েছি এখানে পাসওয়ার্ড দিতে বলেছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি যেটা আমার নর্মাল আমার মনে হলো একটা পাসওয়ার্ড দিয়ে দাও তো আমি দিয়ে দিয়েছি তো এখানে আমার ওপিটি চলে আসে তোমাদেরও চলে আসবে ওপিটি কন্টিনিউ করে দিলাম আমি এবার তোমার নাম্বার চাইবে তোমার নাম্বারটা দিয়ে দেবে আমি দেখা কারণ আমি চাইছি আমার নাম্বারটা একটু প্রাইভেটই থাকুক যাই হোক তোমরা প্লিজ এই অ্যাকাউন্টটায় তোমরা কী করে ছবি তুলবে কী করে স্ট্যাটাস দেবে সব আছে যেগুলো তোমরা বন্ধুদের সাথে খেলতে পারবে আমি যেমন আমার কটা বন্ধুকে নিলাম এই দেখো এই অ্যাকাউন্টটায় এটা আমার অ্যাকাউন্ট মানে এখনই খুললাম আমি যেটা আমার normal account happy with Prachi সেই অ্যাকাউন্টে আমি দেখাচ্ছি তোমাদেরকে তোমরা জাস্ট দেখতে পাচ্ছি তোমরা দেখতে পেলে তোমরা দেখতে পেলে গাইস তোমরা দেখতে পেলে এই দেখো এই দেখো আমার সেই লোগোটা ওটাই হচ্ছে আমার অ্যাক্সেনেটর এডিটর সরি ওটা হচ্ছে আমার এডিটর আর এই হচ্ছে দেখো আমার অ্যাকাউন্টে তোমরা ফাইভ কে করে দিয়েছো five K subscriber thank you wow amazing seriously guys seriously আমি thank you so much I I swear ভাবতে পারিনি বাট হয়ে গেছে আই লাইক ইট তোমরা আমার হান্ড্রেড কে করে দাও প্লিজ গাইস হান্ড্রেড কে তারপরে ওয়ান মিলিয়ন চাই কিন্তু হান্ড্রেড করে দাও এখানে সাবস্ক্রাইব কী করে করতে হয় দেখিয়ে দিচ্ছি আমি দেখো হলুদ কালারের বাটন আসবে তোমাদের ওটা গ্রে করে দেবে বাস আমাদের ইউটিউবে যেমন রেড কালার আছে ওইটা তুমি যদি না করে থাকো ইউটিউবে ওটাতেও করে দাও দেখো আমার অ্যাভেটরটা তুমি দেখতে পেলে অ্যাভেটরটা এই দেখো এখানে তোমরা গেমগুলো খেলতে পারবে অনেক গেমস আছে এখানে ট্রেন্ডিং গেমস আছে ট্রেন্ডিং লোকও আছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো গাইস ট্রেন্ডিং একদম ট্রেন্ডিং লেন্স ট্রেন্ডিং গেম আর ট্রেন্ডিং লোক সো তোমরাও করো ওকে এবার আমি তোমাদের দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কি করে অ্যাভেটার করতে হয় দেখতে পাচ্ছ এই হলুদে অ্যাভেটার থাকবে প্রাচী ঘোষের আর একটা অ্যাভেটার আছে দেখবে দেখিয়ে দিলাম আমি অ্যাভেটারটা ওইটা হচ্ছে আমার অ্যাভেটার হ্যাপি উইথ প্রাচী অ্যাকাউন্টে so that's all good bye guys and thanks for watching bye bye see you soon